সত্যি বলতে আমি খুব আশাবাদী একজন মানুষ যে সিনটা আর্ডার আমরা আমাদের চারপাশের পরিবেশ বদলে ফেলতে পারবো না কিন্তু নিজেদের তো বদলাতে পারি যে সিনটা আর্ডার যত বাধাই আসুক আমরা আরও শক্তি নিয়ে ঘুরে দাঁড়াতে পারি আর সেরকম উদাহরণ আমি প্রতিদিনই দেখতে পাই যে সিনটা আর্ডন আমাদের তরুণেরা কি শিখছে সেটাই শুধু গুরুত্বপূর্ণ নয় কিভাবে শিখছে সেটাও গুরুত্বপূর্ণ সিনটা আর্ডন ভুল তথ্য ও গুজবের এই যুগে আমাদের তথ্যের বিশ্লেষণ ও সমালোচনা করা জানতে হবে জেসিন্টা আর্ডন পক্ষপাত তোমাকে সবসময় ঘিরে রাখবে তুমি আরও বেশি ভুল তথ্যের মুখোমুখি হবে সময়ের সঙ্গে সঙ্গে তোমার চারপাশের কোলাহল আরও খারাপের দিকে যাবে জেসিন্টা আর্ডান বৈচিত্র্য আমাদের বড় করে আর বিভাজন করে ছোট জেসিন্ডা আর্ডন চলো আমরা বরং উদারতা দিয়ে একে অপরের সঙ্গে যুক্ত হই জেসিন্ডা আর্ডন